কেন অন্তত তিনটি বছরের জন্য হলেও আপনার সন্তানের স্কুলিং বাংলাদেশ অনলাইন স্কুল থেকে করানো উচিত কারণ একটি শিশুর মেধা বিকাশ চার থেকে বারো বছর পর্যন্ত সবচাইতে বেশি হয়ে থাকে যাকে আমরা বলে থাকি ক্রিটিক্যাল লার্নিং পিরিয়ড কিন্তু এটি হতে হবে শিক্ষক এবং অভিভাবকের যৌথ প্রচেষ্টায় হার্ভার্ড রিসার্চ এই তথ্যই দিয়েছেন বাংলাদেশ অনলাইন স্কুলের মেথড হচ্ছে parent and teacher assistant which is very scientific Bangladesh online school দু হাজার বাইশ সেশনে প্লে গ্রুপ থেকে স্ট্যান্ডার্ড থ্রি পর্যন্ত ভর্তি নিচ্ছে আর এর কারিকুলামে রয়েছে রেগুলার স্কুলিং ইভিনিং স্কুলিং এবং ল্যাঙ্গুয়েজ স্কুল ভর্তি সংক্রান্ত বিস্তারিত আছে আমাদের ভিডিওর উপরে ক্যাপশানে অথবা আমাদের সাথে সরাসরি যোগাযোগ করুন zero one eight one zero one double two triple zero অথবা zero one six double three six eight six eight six eight এই নাম্বারে